মসজিদে ঢুকে যদি আমি দোয়া করে ঢোকার সময় আল্লাহ রহমাতি রহমতের দরজা খোলার জন্য আল্লাহর কাছে চাইলাম কিন্তু সালাতের মধ্যে এসে বিভিন্ন কথা মনে পড়ে কেন যদি আল্লাহর কাছে রহমতি চাইলাম মনে পড়বে কেন সালাতের মধ্যে চেষ্টা করতে হবে একাগ্রতা ধরে রাখা একবার ধরে রাখার চেষ্টা করতে হবে এরপরেও বিভিন্ন দিক থেকে শয়তানের কুমন্ত্রটা কি আসে মসজিদে শয়তান থাকে না এটা তো হাদিসে নেই তাই না বরং সালাতের সময় শয়তান বেশি ডিস্টার্ব করে এই অন্যদিকে মনোযোগ যাই বলেই আমরা সালাদ শেষ করে আল্লাহ আকবর বলে বলি কি আস্তাকফরুল্লাহ বলি না কেন আমি কি পাপ কাজ করলাম খারাপ কাজ করে মানুষ কি করে আস্থা করলো কিন্তু আমার কি কাজ করলাম সালাদ কি খারাপ কাজ ঠিক আছে ভালো কাজ তো ভালো কাজ করে আস্তা করলাম করবেন কেন কারণ হলো সালাতের মধ্যে যে মনটা এদিক ওদিক গেছে এই জন্য আল্লাহর কাছে কি চাওয়া ক্ষমা চাওয়া এবার বুঝতে পারছেন আশা করি তবে যার অন্ত মানে প্রশান্ত যার অন্তরে সবসময় আল্লাহর জিকির থাকে এর অন্তরকে শয়তান ধোকা দিতে পারে তো বোঝা যাচ্ছে যিনি প্রশ্ন করেছেন তার অন্তরের মধ্যে শয়তান কি দেয় অস্ত্রতা দেয় এর সমাধান কি এবার ইবনু তাইমা রহমাবুল্লাহ বলছেন অন্তরের জন্য জিকির অনুরূপ যেমন মাছের জন্য পানি যদি মাছকে পানি থেকে আলাদা করা হয় তাহলে মাছের কি হবে পানি আর মাছ যদি আলাদা করা হয় তাহলে মাছের কি হবে হ্যাঁ মরে যাবে কিন্তু তাই আল্লাহ বলছে যদি জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে মানুষকে যদি কি করা হয় আলাদা করা হয় তাহলে অন্তরের কি হবে অন্তর কি হবে মরে যাবে যার অন্তরে যত জিকির এগুলো যত বলতে থাকবে তার অন্তর তত শয়তানের ওসওয়াসা থেকে নিরাপদ কথা বুঝে গেছে তো আগা আল্লাহ নিজেই বলছেন জিকির যত মানুষ করবে যত বলবে আস্তাকুল্লাহ বলবে অন্তর তত কি আর একটা প্রশ্ন করেছেন হ্যাঁ, মহিলাদের সালাম দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে সালাম সালাম দিবেন আপনার স্ত্রীর সালাম দিবেন মুসাফা করবেন আপনার ছেলে মেয়েদেরকে সালাম দিবেন মুসাফা করবেন কোনো সমস্যা নেই আর মেয়েরা মেয়েরা তো অবশ্যই সালাম দিবেন আপনার বাড়িতে গেছেন মা আছে মেয়ে আছে আপনার স্ত্রী আছে তাদের সাথে মুসাফা করবেন আর ফজিলতটা মনে আছে বললাম কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতানাফারু খাতায়াহুমা কামা ইয়াতানা শীতকালে যেমন পাতা ঝরে পড়ে যায় মুসাফা করা মাত্র পৃথক হওয়ার আগে উভয়ের সমস্ত পাপ ঝরে মুসাফা কত ফজিলত এই ফজিলতটা আপনারা যেন পান এই জন্য সুন্নাতটা অবশ্যই পালন করবেন অবশ্যই দুই হাতে করবেন না করবেন দুই হাতে করবেন না কিন্তু তাহলে ফজরের বারোটা বেজে যাবে আবার বুকে হাত দিবেন না মনে থাকবে বুকে হাত দিবেন না আমাদের ইসলাম সংস্কৃতি গুলোকে নষ্ট করে দিয়েছে বেদাতিরা আর একটা প্রশ্ন করেছেন প্রশ্ন আরো আছে যে ঈশা সালাতের পরে চার রাকাত নামাজ কোন বৈঠক ছাড়াই করতে হবে কিনা একটা ফজিলত আসছে তো যে কেউ যদি আর এই চার সালাত আদায় করবে বৈঠক করবে সালাম ফেরাবে না বৈঠক করবে কিন্তু কি সালাম ফেরাবে না কথা বুঝতে পারবেন তাসলিম শব্দটা আসছে অর্থাৎ সালাম দিয়ে কি শেষ মানে পৃথক করবে না চার রাখাত পড়বে মাঝখানে তাসাউ পড়বে কিন্তু কি করবে না সালাম ফেরাবে এটা হাদিসটাই এরকম তবে আল্লাহ রাসুল থেকে যখন হাদিস আসছে সবগুলো শরীর কেউ যদি এই সালাদ পড়ে তাহলে সে কদর রাত্রির তে সালাত আদায় করার সময় কদর রাত্রির নেকি পাবে হ্যাঁ। এটা তো বিশাল বুঝিল তাই না আসলে এটা রসুল সাল্লাম থেকে যত বর্ণনা এসেছে সবগুলো কি জয়ী এটা আর সাহাবিদের থেকে দুটি বর্ণনা এসেছে এই বর্ণনাগুলো সনদগত ত্রুটিপূর্ণ ইনকার থাকার কারণে মানে জয়ী একটা হাদিস হাদিসকে একটা আসারকে সাহাবিদের আমলকে সহি বলেছেন তো আমরা বলবো এটা সালাদ দেন কেউ কেউ পড়তেন কিন্তু এইটা বিশাল ফজিলতপূর্ণ মনে করে আমরা যে মানে খুব বেশি আবেগী হব এটা নয় আপনি কি বুঝতে পারলেন কথাটা তো এটা আল্লাহ রসুল থেকে যত বলবো হিসেবে সবগুলো কি জয়ী করবো